এসেছে আর টমেটোটাও কিন্তু নরম হয়ে এসেছে এই স্টেজে আমি দিয়ে দিচ্ছি চিকেন চিকেনটা দিয়ে আমি এটাকে ফ্রাই করব তিন থেকে চার মিনিটের মতো এবার দিচ্ছি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো দিচ্ছি এক টেবিল চামচ আর দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো হাফ টেবিল চামচ এবার সমস্ত মশলার সাথে চিকেনটাকে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নেব ছয় থেকে সাত মিনিটের জন্য ছয় থেকে সাত মিনিট চিকেনটাকে কষানোর পর এরপরে আমি নুন অ্যাড করছি নুনটা কিন্তু প্রথমে দেওয়া চলবে না তাহলে কিন্তু চিকেন থেকে প্রচুর পরিমাণে জল উঠবে আর চিকেনটা খুব ভালোভাবে কিন্তু কষা হবে না নুনটা দিয়ে চিকেনটাকে আমি এভাবে আরও তিন থেকে চার মিনিট কষিয়ে নেব দেখো চিকেন থেকে কিন্তু অনেকটাই তেল বেরিয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করছি টমেটো কেচাপ প্রায় দুই টেবিল চামচ মতো সো দেখো চিকেনটা কষাতে কষাতে কিন্তু এই স্টেজে চলে এসছে চিকেন থেকে কিন্তু প্রচুর পরিমাণে তেল বেরিয়েছে আর মশলাও কিন্তু খুব সুন্দরভাবে কষে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করছি পরিমাণ মতো গরম জল আমি এখানে আগে থেকে ভেজে রাখা আলু অ্যাড করছি তোমরা চাইলে কিন্তু পুরোপুরি স্কিপ করতে পারো এবার চিকেনটাকে ঢেকে রান্না করব লো মিডিয়াম ফ্লেমে প্রায় পাঁচ মিনিটের জন্য চিকেন কিন্তু আমাদের একদম রেডি জাস্ট এটাকে ফিনিশ করব এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে সো গাইজ খুবই একটা easy and tasty recipe share করলাম রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লিখে জানিও কমেন্ট সেকশানে দেখা হবে নেক্সট ভিডিওতে